নমস্কার আপনারা দেখছেন খবর প্লাস শুভেন্দু অধিকারীর নির্বাচনের পরে তার বোধোদয় হয়েছে তিনি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের একটা জনসভায় গিয়ে বলেছেন যে অতিরিক্ত আত্মসন্তুষ্টির কারণেই নাকি বিজেপির হার হয়েছে আপনারা শুনেছেন কথা দু একদিন ধরে মিডিয়া ইতিমধ্যেই চলছে কিন্তু আসলে কি তাই যে অতিরিক্ত আত্মসন্তুষ্টির কারণেই কি হার নাকি এই হারের কথা বলে নিজের যে দুর্বলতা এবং বিজেপির যে অন্যান্য যে দুর্বলতা এই যে দল ভাঙানোর খেলার যে দুর্বলতা এই দুর্বলতাগুলোকে কি তিনি চাপা দিতে চাইছেন তিনি কয়েকজন নেতা এবং তিনি কিছু কর্মীর আত্মসন্তুষ্টির ওপর দোষ চাপিয়ে দিয়ে এই পুরো বিজেপির যে হার সেই হারের তিনি একটা পোস্টমর্টেম করেছেন এবং তিনি যেন মনে হলো যে কোনো কিছু থেকে তিনি নিজেকে লুকোতে চাইছেন আসলে শুভেন্দু অধিকারী তিনি ভুলে গেছেন যে বিজেপির এই হারের একটা বড় অন্যতম কারণ হল শুভেন্দু অধিকারী নিজে আসলে এই বাংলার মানুষ যারা এই যে শুভেন্দু অধিকারী সহ আরও কিছু মানুষ দলবদল করল ঠিক নির্বাচনের আগে এবং ঠিক নির্বাচনের আগে দল বদল করে যেভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলো এবং কেন্দ্রের নেতারা যেভাবে শুভেন্দু অধিকারীকে নিয়ে নাচানাচি শুরু করে দিল আমাদের মনে হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের মনে হয়েছে এটাও একটা অন্যতম কারণ শুভেন্দু অধিকারীকে সামনে এগিয়ে দেওয়া এবং এটা এটা শুভেন্দু অধিকারী ভালোভাবেই জানেন যে তাকে সামনে এগিয়ে দিয়ে যে নির্বাচনে লড়া হয়েছিল সেই নির্বাচনে লড়াটাও বিজেপির একটা হারের বড় কারণ আত্মসন্তুষ্টির কথা বলছেন শুভেন্দু অধিকারী ওভার কনফিডেন্সের কথা বলছেন শুভেন্দু অধিকারী আপনি তো প্রথম যখন আপনি তৃণমূল ছাড়লেন যদি বলি আপনি সেই আত্মসন্তুষ্টির বীজ আপনি তৃণমূল কংগ্রেসের থেকে বেরিয়ে গিয়ে বিজেপির মনে বিজেপির কর্মীদের মনে আপনিই তো প্রথমে আত্মসন্তুষ্টির বীজ আপনি বপন করেছিলেন বীজটা আপনি বুনেছিলেন আপনিই তো হাত ঝাঁকিয়ে এইভাবে বলেছিলেন যে মাননীয়াকে যদি পঞ্চাশ হাজারের বেশি ভোটে না হারাতে পারি তাহলে আমি রাজনৈতিক সন্ন্যাস গ্রহণ করব। এখনও পর্যন্ত রাজনৈতিক সন্ন্যাস আপনি গ্রহণ করেননি কিন্তু আপনি বলেছিলেন আপনার এই কথা শুনে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় একদম নিচু তলার যারা বিজেপি কর্মীরা তারা ওভার কনফিডেন্সে ভুগতে শুরু করলো এবং করার পর তারা যে ব্যবহার করা শুরু করলো তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীদের সঙ্গে আপনি যে বলছেন না ভোটে সন্ত্রাস ঘট ছাড়া এই তো আপনার কারণে পুরোটাই আপনার কারণে আপনি যেভাবে ব্যবহার করেছেন আপনি যেভাবে মাননীয়া যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম এই সমস্ত সম্বোধন আপনি যত করেছেন তত নিচু তলার বিজেপির কর্মীরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে পায়ে পা লাগিয়ে গণ্ডগোল করেছে আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বিভিন্ন সভায় বলেছে যে দুশো তো আমাদের হয়েই গেছে তত নিচু তলার বিজেপির কর্মীরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে গণ্ডগোল করা শুরু করেছে যত অমিত শাহ এসে বলেছেন যে সরকার তো বিজেপিরই হচ্ছে এখানে অন্য কোনো বিকল্প নেই দুশো তো হাসতে হাসতে পার হয়ে যাচ্ছে ততই নিচুতলার কর্মীরা আত্মসন্তুষ্টিতে ভুগেছে এবং তৃণমূলের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলেছে যার ফলস্বরূপ ভোট পরবর্তীকালে নিজেরাও কেউ কেউ বাড়ি থেকে চলে গেছেন কারণ যে কাজ করে রেখেছেন সেই কাজের ফলশ্রুতি কি হতে পারে সেইটা কল্পনা করেই গৃহত্যাগ করেছেন অনেকে আপনি আত্মসন্তুষ্টির কথা বলছেন আপনি আপনি বলুন তো কাদের নেতা এই তৃণমূল কংগ্রেসের জেতার পিছনে আপনি বিজেপির হারের কথা আমি বাদ দিচ্ছি আমি আসছি হারের কথায় কিন্তু এই তৃণমূল জেতার পিছনে একটা বড় ভূমিকা রয়েছে আদি বিজেপির আপনি তো নব্য বিজেপি তৎকাল বিজেপি একটা বড় আদি বিজেপি যারা যারা বিজেপিটা এই পশ্চিমবঙ্গে প্রথম থেকে করে আসছে তাদের জেতার ইচ্ছা বলুন হারার ইচ্ছা বলুন যাই থাক না কিন্তু কিন্তু বিজেপিটা করে আসছে এই বিজেপিরাও সমানভাবে সমর্থন করেছেন তৃণমূল কংগ্রেসকে এই যে আপনাদের দৌরাত্ম আদি বিজেপির কোনো নেতা কোনো দিন চার্টার্ড ফ্লাইট পেয়েছে দিল্লি যাওয়ার জন্য আদি বিজেপির কোনো নেতা যারা দীর্ঘদিন ধরে এখানে বিজেপিটা করলো এমনকি দিলীপ ঘোষও তো মনে হয় চার্টার্ড ফ্লাইট পায়নি ওই আপনার দিল্লি যাওয়ার জন্য কারা কারা পেল রাজীব বন্দ্যোপাধ্যায় পেল হাওড়ার মেয়র রথিনবাবু পেলেন প্রবীর ঘোষ তিনি পেলেন বৈশালী ডালমিয়া তিনি পেলেন এনাদেরকে নিয়ে চার্টার্ড ফ্লাইট বিশেষ বিমানে করে দিল্লি গেলেন তাহলে কারা দায়ী হারের পিছনে শুভেন্দু অধিকারী দায়ী তো আপনি নিজে আপনাদের এই যে নব্য তৃণমূলের জন্য যে ছটপটানি বিজেপির মধ্যে শুরু হলো যে লাফালাফি ঝাপাঝাপি শুরু হলো তার ফলে যারা আদি বিজেপি যারা মন থেকে বিজেপি করে সে আদর্শ তার ভুল আদর্শ হতে পারে তার অন্য চলার পথ হতে পারে কিন্তু মন থেকে যেটা মেনে নিয়ে যারা করেছিলেন তারা তো আস্তে আস্তে পিছনের সারিতে চলে গেলেন তারা ভাবলেন যে এই বিজেপির নেতারা যদি সামনের সারিতে এসে লড়াই করে যদি বিজেপির যদি এর যেতে তার যদি মুখ্যমন্ত্রী এদের মতো মানুষ হয়ে পড়ে তাহলে আর টেকা দায় হয়ে যাবে বিজেপি যেটা জিনিস সেই বিজেপি আর বিজেপি থাকবে না মিক্সিং একটা পার্টিতে তৈরি হবে তাহলে আত্মসন্তুষ্টি কারা তৈরি করেছিল প্রথমত আপনি তৈরি করেছিলেন আত্মসন্তুষ্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি করেছিল আত্মসন্তুষ্টি তৈরি করেছিল অমিত শাহ জেপি নাড্ডারা আত্মসন্তুষ্টি আপনার এই লোকাল নেতা দিলীপ ঘোষ আপনার রাজ্যের সেও আত্মসন্তুষ্টি প্রথমে তো বললেন যে সেমিফাইনালে আঠেরোটা গোল দিয়েছি দু হাজার উনিশে এবার পুরো গোল দিয়ে দেব উনিশে হাফ একুশে আপনারা সাফ করে দিতে চেয়েছিলেন তৃণমূলকে আত্মসন্তুষ্টি কারা বানিয়েছে নিচুতলার কর্মীদের এখন ঘাড়ের ওপর দোষ দিয়ে নিজের যে দুর্বলতা আপনার জন্য যে এক ধরনের যারা বিজেপির লোকেরা তারা যে পিছনের সারিতে চলে গিয়ে তারা বরঞ্চ তৃণমূলকে সমর্থন করলো সেটা ঢাকার জন্য আপনি বলে দিলেন আত্মসন্তুষ্টির কথা সেটা আপনাদের নিজেদের দলীয় ব্যাপার আপনারা কি বলবেন না কিন্তু মানুষের সামনে আমাদের দায়িত্ব আমরা যারা বিশ্লেষণ করি বিভিন্ন ঘটনা আমাদের দায়িত্ব মানুষের সামনে সেটা পরিষ্কার করা যে না শুভেন্দু অধিকারী নিজেকে আড়াল করতে চাইছেন আত্মসন্তুষ্টিকে ঢাল করে আমাদের দায়িত্ব তাই আমরা এটা মানুষের সামনে বলছি আজকের দিনে দাঁড়িয়ে তাই এই যে আপনি এই যে বলেন না এই যে বিভিন্ন চেঁচামেচি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আসলে কাদের নেতা শুভেন্দু অধিকারী সিপিএম মার্কা বিজেপিদের নেতা হলো শুভেন্দু অধিকারী যারা হলো আপনার বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছে জড়ো হয়ে তৃণমূলকে একটু সায়স্তা করতে হবে তাদের নেতা শুভেন্দু অধিকারী আদি বিজেপির নেতা শুভেন্দু অধিকারী না শুভেন্দু অধিকারী যদি আদি বিজেপিদের নেতা হতো আর দিল্লির নেতারা মনে করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এত সুন্দরভাবে গালাগালি তো অন্য কেউ দিতে পারে না আমরা হারি জিতে যাই করি একে অন্তত সামনে এগিয়ে দিয়ে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলানো তারপরে নানান রকম বলা এই যে আপনার লজ্জা করেন আপনি বিরোধী দলনেতা আপনি যেভাবে আপনি বলেছিলেন নন্দীগ্রামে যে এখানে এত শতাংশ হিন্দু ভোট আর এত শতাংশ সংখ্যালঘু ভোট মমতা বন্দ্যোপাধ্যায় কোন ভোটের আশায় এখানে দাঁড়াচ্ছেন আপনি এখন বড় বড় বাণী শোনাবেন বাংলার মানুষকে আপনি বিরোধী দলনেতা হিসাবে আপনি বড় বড় বাণী শোনাবেন আপনি বিরোধী দলনেতা হিসাবে আপনি জ্ঞান দেবেন সেগুলো বাংলার মানুষের শুনতে হবে আপনি যে সাম্প্রদায়িকতার বীজ আপনি বপন করেছেন বাংলায় নির্বাচনের সময় আপনি জিতেছেন কিনা নন্দীগ্রামে জানি না কোর্টে কেস চলছে সেই কেসের ফয়সলা হলে বোঝা যাবে কি হয়েছে জানি না সেটাও কতটা কারচুপি হয়েছে তাও আমি বলতে পারবো না কিন্তু আপনি যে বীজ বপন করেছিলেন যে এত শতাংশ ভোট হিন্দু এত শতাংশ ভোট মুসলিম এই যে আমি সংখ্যাগরিষ্ঠ হিন্দুর ভোটে আমি জিতব সংখ্যালঘুদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন তিনি হারবেন এই যে সাম্প্রদায়িকতা চড়া দাগের সাম্প্রদায়িকতার বীজ আপনি বপন করেছিলেন আপনি শুরু করেছিলেন আপনি এখন নিজেকে লুকাতে চাইছেন আত্মসন্তুষ্টির কথা বলে ঢাল করে আমাদের দায়িত্ব সেটা মানুষের সামনে আনা আপনারা যারা দেখছেন আজকের এই পর্ব যে সত্যিই কি আত্মসন্তুষ্টির কারণেই কি শুধুমাত্র বিজেপি হেরেছে না এই ধরনের তৎকাল যারা নব্য যারা বিজেপি ছিল সেই বিজেপিদের ছটপটানি সেই বিজেপিদের অতি বাড়বাড়ন্ত সেই বিজেপিদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের বেশি লাফালাফি এরও কি একটা কারণ না বিজেপির হারার আরও তো অনেকগুলো কারণ রয়েছে সারা দেশের অর্থনৈতিক অবস্থা সারা দেশের মানুষের জীবনযাত্রা সারা দেশের পেট্রোল ডিজেল তার আকাশ ছোঁয়া দাম বিভিন্ন জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসের অগ্নিমূল্য এগুলো তো কারণ সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে প্রকল্প তার কাছে টিকে উঠতে পারেনি কেন্দ্রের সরকার তার কাছে প্রধানমন্ত্রী অমিত শাহরা সেই যে উন্নয়নের যে দৌড় সেই উন্নয়নের প্রকল্পের যে দৌড় তার কাছে অন্তত টিকে থাকতে পারেনি এটাও একটা যেরকম কারণ আর একটা কারণ নয় কি এই নব্য যারা তৃণমূলে যারা বিজেপি হয়েছিলেন নব্য বিজেপি যারা হয়েছিলেন তাদের এই বাড়বাড়ন্তর কারণে একটা অংশের মানুষ সেটা ভালোভাবে নেয়নি যোগদান মেলা করে এদেরকে যোগদান করিয়ে যে ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করেছিল বিজেপি সেটাও কি কারণ না এটাও কি কারণ না যে শুভেন্দু অধিকারীর যে অতি বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর যে ধর্মীয় বিষদগার এটাও কি একটা কারণ না আপনারা এক দুই তিন চার করে আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন যে শুধু আত্মসন্তুষ্টি না তার পিছনে অনেকগুলো আরও কারণ রয়েছে সেই কারণগুলো লুকিয়ে যেতে চাইলেন কি শুভেন্দু অধিকারী আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন আমরা আশায় থাকব আজকের আলোচনা আজকের পর্যালোচনা আমরা এখানেই শেষ করছি যে শুধু আত্মসন্তুষ্টির কে ঢাল করে শুভেন্দুবাবু আপনি যে অঙ্ক করছেন সেই অঙ্কই একমাত্র অঙ্ক নয় সেটা আপনাদের সামনে আরও একটু বিস্তারিতভাবে আলোচনা করলাম নিশ্চয়ই অন্য কোনো দিন অন্য কোনো একটা বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আলোচনা হবে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের আলোচনা এখানেই শেষ করছি নমস্কার